আমি কিন্তু তোমাকে ভাড়াটিয়ার চোখে দেখি না অন্য কিছু ভাবি দুপুরে দরজাটা খোলা রেখো চলে আসবো জি দুপুরে দরজাটা খোলা রেখো চলে আসবো হলো সাথী সাথী কি হলো কথা কও না কেন সাথী ও সাথী সাথী কথা কয় না কেন ও সাথী সাথী কি হইলো কিছু হয়েছে তোমার কথা কয় না কেন আওয়াজ পাইলাম আইলো সাথে